ho, ho, ho, ho, ho. My homie's back in town, bruh. What's up, homie? Oh, by the way, congratulations on the PhD. পিএইচডি শেষ করে তুই যে দেশে এসে দেশের কল্যাণের জন্য চাকরি বাকরি করবি এটা মনে কর দেখে মনটা মনে কর তোর প্রতি শ্রদ্ধায় ভরে গেল deepest respect to you man thank you man thank you তো বাই দ্য ওয়ে তোর স্যালারি uh, কত রে মাসে ভালোই um, পঁয়ত্রিশ হাজার টাকার মতো কি হইল এত কষ্ট কইরা এত পরিশ্রম কইরা তুই মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পাস দেখ বেড়া আমি ফ্রিল্যান্সিং করি বুঝছস মান্থলি মনে কর দেড় দুই লাখ টাকা ইজিলি চলে আয় ও আচ্ছা আচ্ছা আর কপি পেস্টের কাম ব্যাটা ইস What's up, dog? It's your boy Kid Kid Kid Kid Kibbs right here. Arre Kibria. What's up, homie? You know I'm busy, man. 24-7, 365. I'm making money. আগে পরে উপরে নিচে ডাইনে বাই সামনে পিছে ইন্টারন্যাশনাল বিজনেস কনজাক্ট করতেছি bro rich gang big dreams lifestyle man তো মাসে কেমন টাকা পয়সা হেরে তোর ওয়েল দেশ বিদেশ থেকে প্রচুর কাজের চাপ ব্রো সো আমাকে ইন্টারন্যাশনালি অনেক কিছু হ্যান্ডেল করতে হচ্ছে আর আমার এটার জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে হয় না I have to maintain multiple bank accounts and at the same time আমাকে কিন্তু অনেক কিছু প্রেশারও হ্যান্ডেল করতে হয় সো কনসিডারিং ইনকাম সাত থেকে আট ডিজিটের নিচে ভাইয়া কোনো কথা হয় না you know, it's all about money in the bank. Bah. Bhalato, hey? Damn it, sucker! I mean, brother. <laughs> You're so lucky, man. You're so rich! Oh, by the way, uh, he's my friend who just uh, PhD complete korlo. Aar deshe notun job official korse ki. Wow! Congratulations, brother, on the PhD and the job. Oh, by the way, how much are they paying you every month? এই তো পঁয়ত্রিশ হাজার টাকা This nigga's broke, man. Come on, he needs some help. Here you go, man. Here you go. Keep this money. Just keep it. Just keep it. Just keep it. রেখে দাও এটা রেখে দাও কোনো ব্যাপার না এটা রেখে দাও ঠিক আছে আচ্ছা চল ঠিক আছে ও আচ্ছা সরি রে দোস্ত তোরে আর বেশি টাইম দিতে পারলাম না আমাদের একটা সোসাইটি আছে বুঝছো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় একটা স্ট্যাটাস বলে একটা ব্যাপার আছে লুজারদের সাথে চললে তো বুঝোস না দিন দিন লুজারই হয়ে যাবো তুই থাক তোর মতো ঠিক আছে আমরা গেলাম বাই ঠিক আছে ভাই আপনার বোধ হয় মন খারাপ কারণটা কি জানতে পারি ভাই আমার না ভাল লাগতেছে না এত পরিশ্রম করে পিএইচডিটা শেষ করলাম আর এত কষ্ট করে চাকরিটা করতেছি তারপরেও এই বেতন তাহলে এত কষ্ট করার মানে কি ভাই আমার বন্ধুরা এত সহজে লাখ লাখ আর কোটি কোটি টাকা ইনকাম করতেছে আর আমি এত পিছিয়ে গেছি এটা ভাই মেনে নিতে খুব কষ্ট হইতেছে ভাই আমি আসলে খবর নিছিলাম আপনার বন্ধুদের ব্যবসা ফ্রিল্যান্সিংয়ের খবর জানতে পারলে আপনি আসলেই অবাক হয়ে যাবেন আপনার যে বন্ধু ফ্রিল্যান্সিংয়ের নামে কপি পেস্টের কাজ করে বলল সে আসলেই কপি পেস্টেরই কাজ করে এবং আরেকজনের প্রোডাক্ট নিয়ে নিজের নাম বলে সে চালায় দেয় এভাবে সে চোদ্দো পনেরো দুইশো তিনশো কত মানুষকে ঠকাইছে এর কোনো হিসাব নাই এভাবে সে লাখ লাখ টাকা ইনকাম করে যেতেছে আর আপনার সাথে যে ব্যবসায়ী বন্ধুর পরিচয় সে করাই দিছে সেই লোক দুই নাম্বার বিজনেস করে last five to six years আর কত কোটি টাকা সে এভাবে কালোবাজারি করে ইনকাম করছে সেটার কোনো হিসাব তার কাছেও নাই এই সব কিছু তারা হয়তো হালালভাবে ইনকাম করতে পারত এই সব রিজিক তারা হালালভাবে অর্জন করতে পারত কিন্তু দুঃখের বিষয় এই সব কিছুই তারা হারামভাবে অর্জন করছে আমার জানা মতে খুব কম সংখ্যক হাতে গোনা কয়েকটা মানুষই সৎভাবে এবং জেনুইনলি ফ্রিল্যান্সিং করে আর ব্যবসা করে নিজের জীবনে সফলতা আনতে পারছে জি আল্লাহ তালা মানুষকে রিজিক দিয়ে পরীক্ষা করেন আবার রিজিক নিয়ে গিয়েও পরীক্ষা করেন আশা করি আপনি যে কাজ করতেছেন সেটা সৎভাবে এবং একজন আদর্শ মানুষ এবং মুসলিম হিসেবে আপনি করে যাবেন দোয়া করি আল্লাহ তালা যেন আপনার জন্য সব কিছু খুব সহজ করে দেন আশা করি আপনি কথাগুলো মাথায় রাখবেন ভাই আর এরপর থেকে নিজেও সৎভাবে চলবেন ধৈর্য ধারণ করবেন সফলতা ইনশাল্লাহ আসবেই আল্লাহ তালা আপনার সকল কাজকে আরও সহজ করে দিক আমি ইনশাল্লাহ ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমার চোখগুলো খুলে দিলেন আপনাকে অনেক ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম সবাইকে আশা করি রিজিকের উপর বেস করে বানানো ভিডিওটা সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা এমনই যে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ তালা আমাদের জন্য যতটুকু রিজিক লিখে রেখেছেন সেটা আমরা সবাই আসলে পাব মানে যতটুকু আমাদের রিজিক লেখা আছে সেটা অবশ্যই আমরা সবাই আল্লাহ তালার পক্ষ থেকে রিসিভ করব বাট দ্য ডিসিশন আমাদের এটাই যে এটা আমরা হালালভাবে করবো নাকি হারামভাবে করবো সো সেই ব্যাপারটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম ও by the way guys I have another channel name Dushtu king যেখানে আমি বিভিন্ন ব্লগস আপলোড করে থাকি আর পাশাপাশি হচ্ছে হালাল আর স্ট্রিমিং করা পসিবল এরকম কিছু গেম খেলে থাকি সেগুলো দেখতে চাইলে এখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে দুস্টুকিং চ্যানেল ভিজিট করেন আর please show your support over there I really really really want you guys to visit the channel and thank you everyone for watching আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্টে জানায় দেন ভিডিওটা একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দেবেন okay I will see you next time on I love.